গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারিনি আমি মিথ্যে স্বপন দেখিয়ে কোথায় হারালে করে চলো নামই মনে পড়ে না কেমন ভালোবাসায় তুমি জরালে ভুলিতে পারি না তোমাকে তোমায় আমায় মনে আর কি পরে না করে ভুলে গেলে আমাকে কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমায় আমায় মনে আর কি পরে না কি করে ভুলে গেলে আমাকে এখন কেন মুখ গোমরা করো এলে আমারও দেখা একটা সময় কাঁদাবে তোমায় আমার শূন্যতা হাজারো ডাকলে আমায় মিলবে না আমার ছায়া ধরায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমার আমায় মনে আর কি পরে না কি করে ভুলে গেলে আমাকে কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমার আমায় মনে আর কি পরে না কি করে ভুলে গেলে আমাকে হব একদিন খুব বড় আমি তুমি থাকবে না যোগ আমার দেখবে তুমি আর পূর্বে নীরবে পাবে না আর সে অধিকার ভুলতে পারি না তোমাকে তোমায় আমায় মনে আর কি পরে না কি করে ভুলে গেলে আমাকে কেমন ভালোবাসায় তুমি জড়ালে ভুলিতে পারি না তোমাকে তোমায় আমায় মনে আর কি পর কি করে ভুলে গেলে আমাকে গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতে পারিনি আমি মিথ্যে সপন দেখিয়ে কোথায় হারালে করে চলো নামই